hello guys welcome back to our channel আশা করছি সকালে ভালো আছো সুস্থ আছো তো নিয়ে চলে এসেছি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে অনেকদিন পরে আমি ব্লগ ভিডিও করছি আজকে আমরা যাচ্ছি টাকিতে টাকির কোথায় যাচ্ছি টাকি কলেজে যাচ্ছি তো কলেজে যাচ্ছি কলেজের পাশে বিভিন্ন জায়গায় ঘুরবো সেটাও আমরা দেখাবো তো এখন আমরা বেরিয়ে পড়েছি আমি গুছিয়ে নিয়েছি বেরিয়ে পড়েছি একজন আমাদের দেখে ফিরে হাসছে দেখো এই দৌড়ে পালিয়ে যাচ্ছে এটা আমার বড় বৌদি তো এখন আমরা বেরোবো তো দেখো আরেকজন সেজে গুজে রেডি হয়ে গেছে এই যে তো এবার আমরা বেরোবো তো বেরিয়ে পড়েছি বেরোই আমরা তো বেরিয়ে তোমার সাথে কথা হচ্ছে আবার তো গাইস এখন আমরা টোটো উঠে পড়েছি এবার যাচ্ছি আমরা কলেজের দিকে তো বেশি সময় লাগবে না দেখা যাক কত সময় লাগে যদিও টোটোতে বেশি সময় লাগে না তো আগের বার যে কাকু এসেছিলো তো সে ডাইরেক্ট কাকি পর্যন্ত গেছিলো ওই জন্য কম সময় লেগেছিলো তো দেখা যাক এখন হাসনাবাদ যাবো তারপরে হাসনাবাদে হয়তো আবার গাড়ি পাল্টাতে হবে অনেকদিন পরে যাচ্ছি আজকে বাংলা এবং ইংরাজি ডিপার্টমেন্টের সাবজেক্ট চয়েস করার ডেট সেই জন্য হয়তো অনেকটাই ভিড় হবে বাংলা আর ইংরাজির অনার্সের সমস্ত ছেলেমেয়েরা আসবে তো কত লাইন হয়ে দেখা যায় যদিও আজকে তোমাদেরকে আমি কলেজটাও দেখিয়ে দেবো কেমন দেখতে থাকুন এখন আমরা ফর্ম ফিল করে ওপরের দিকে উঠছি সিঁড়ি বেয়ে তো এখানকার ভিউটা তোমাদেরকে একটু দেখাই খুব সুন্দর একটা ভিউ এটা হলো ব্যালকানি এবং সামনে গভর্নমেন্ট হাই স্কুল খুব সুন্দর একটা প্রকৃতি আর ওই সামনে টাকি গেস্ট হাউস আর এই দিক দিয়ে হাসনাবাদ এই জায়গা থেকে টোটোতে উঠতে হয় আর কলেজের এদিকেও একটা জায়গা এই জায়গা থেকে আরও ভালোভাবে দেখা যাবে এগিয়ে যাই জায়গাটা খুবই মনোরম জায়গা এক নিস্তব্ধ এবং খুব সুন্দর একটা আলাদাই ব্যাপার তো এটাই বেসিক্যালি সেই কলেজ চত্বর যে কলেজ মোড়টা আমরা একটু পরে কলেজটা থেকে নেমে তাকে গেস্ট হাউসে যাবো এটা ঠান্ডা জল গরম জল না ঠান্ডা জল পড়েই না এটা হলো আমাদের টাকি কলেজের ক্যান্টিন আর এই উপর থেকে বেসিক্যালি যেটা দেখা যায় নিচে একটা আলাদাই দৃশ্য আকাশে মেঘ করেছে হালকা হালকা সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওটাও কলেজেরই বিল্ডিং ওখানে প্লেগ্রাউন্ড বা খেলার যে বিভিন্ন জিনিসপত্র আছে <clears throat> ক্যারাম খেলার জন্য টেবিল টেনিস একদিন গেছিলাম ওখানে খেলতে গেছিলাম বেশ ভালোই লাগে জায়গাটা তো একবার গেছিলাম আমি সামনে এটা আস্তে আস্তে জন্য নিচেই অনেকটা ভিড় আছে ওপরটা একটু ফাঁকা এই জায়গাটা থেকে আরও একটা ভিউ দেখতে পাচ্ছ তোমরা এগুলো সবই কলেজের এরিয়া এটা সবই কলেজের এরিয়া একদিন বাইরে থেকে আমি ভিডিও করে তোমাদেরকে শেয়ার করব আকাশের দৃশ্যটা দেখতে পাচ্ছি একটা অসাম একটা অসাম ভাব গেস্ট হাউসের ওখান থেকে দেখলে আরও একটা ভালো এবার আস্তে আস্তে আবার নিচে যাই ওপরে আর বেশি যেতে পারলাম না কারণ ওপরে অন্যদিকে সব তালা দেওয়া <clears throat> যেহেতু আজকে কলেজ উপরে কোনো কাজ হচ্ছে না কোনো ক্লাস হচ্ছে না তার জন্য আমরা নিচে চলে এসেছি এবং উপরের দৃশ্যগুলো তোমাদেরকে দেখালাম এবার আস্তে আস্তে নিচে আমরা এগিয়ে চলে যাচ্ছি বাইরে দিকে যাব তারপর আমরা গেস্ট হাউসের দিকে এগোবো তো গেস্ট হাউসের ভিউটা তোমাদের একটু দেখাবো টাকি গেস্ট হাউসে কেমন ভিউ তো এবার আমরা বেরিয়ে যাই বাইরের দিকে তো এবার আমরা গেস্ট হাউসের দিকে যাব প্রচুর জ্যাম জায়গাটায় এটা হলো সেই কলেজ চত্বর এই জায়গাটা এই জায়গাটা যাচ্ছে গেস্ট হাউসের দিকে আর এটা চলে যাচ্ছে টাকির দিকে বা হাসনাবাদের দিকে আর এটা হলো টাকি শ্মশানের যে রাস্তাটা সেই রাস্তা দিয়ে চলে যাচ্ছে পাশে Bhabannath sorry government high school দুই পাশ দিয়ে দোকান দেখতে পাচ্ছ আমরা হেঁটে হেঁটে চলে যাই গেস্ট হাউসের দিকে এই জায়গা থেকে টাকি গেস্ট হাউসের সুন্দর দৃশ্য শুরু হচ্ছে এগুলো গেস্ট হাউস খুব সুন্দর সুন্দর গেস্ট হাউস একটা আলাদাই নাজারা খুব সুন্দর হেরিটেজ হ্যাঁ এটা হলো heritage guest house heritage site এটা বিলুপ্ততে বেঁচে গেছে আচ্ছা আমার পাশে বন্ধু সে খুব ভালো অভিজ্ঞ মানুষ আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ টাকি গেস্ট হাউসের সেই অভাবনীয় দৃশ্য বাংলা ভালো বলছি আমরা বাংলা স্টুডেন্ট তো হ্যাঁ টাকি গেস্ট হাউসের চত্বরটা এখানে কাকুরা দাঁড়িয়ে আছে এখান থেকে সঠিক ভাড়াটাই নেবে নেওয়া হয় এখান থেকে অনেকে বলে বেঠিক ভাড়া নেওয়া হয় কিন্তু না এই জায়গা থেকে সঠিক ভাড়াই নেওয়া হয় কলেজ সেখানে চার্ট দেখতে পাচ্ছ এই চার্ট অনুযায়ী তোমাদের ভাড়া নেওয়া হয় এখানে বিভিন্ন সাইটে যাওয়া হয় দৃশ্য দেখার জন্য এটা একটা আলাদা জায়গা এদিকটাতেও যাওয়া যায় সামনে দেখতে হচ্ছে বাংলাদেশ এদিকে ইন্ডিয়া এদিকে বাংলাদেশ একটা আলাদাই নজারা আর এই যে দেখতে পাচ্ছ আমি দেখছি জুম করার চেষ্টা করছি এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই যে এই যে এটা হলো বালির চর পড়েছে এরকম চর অনেকই অনেক পরে এখানে মানুষ বিকেলে আসে বাংলাদেশের মানুষ আসে ওখানে বেশ খেলাধুলো করে ঘোরে এটা কিন্তু নদীর মাঝখানে একটা আলাদাই ব্যাপার নদীর মাঝখানে <clears throat> একটা আলাদাই ব্যাপার তো এই হচ্ছে টাকি গেস্ট হাউসের পাশ থেকে বাংলাদেশ দেখতে পাচ্ছ সেই বাংলাদেশ তো টাকি গেস্ট হাউসে আসলে তোমরা এই জায়গাগুলোতে আসতে পারো তো পেছনে বাংলাদেশ আমি ইন্ডিয়াতে দাঁড়িয়ে আছি এটা একটা আলাদাই ব্যাপার ফার্স্ট টাইম টাকি গেস্ট হাউসে এসে ব্লগ করছি তো তোমরা এসে এই জায়গাগুলো তো অবশ্যই আসতে পারো খুব ভালো ভালো জায়গা তো এবার আমরা ওই সাইডটা যাবো গেস্ট হাউসের এটা হলো গেস্ট হাউসের ঢুকেই ডান সাইডে যে যেখানে নদীতেই তোমরা বোট পেয়ে যাবে বোটে করেও তোমরা ঘুরতে পারবে তো বোটে করে তোমাদের সেটা ওইদিকে যেতে হবে বাঁ দিকে যেতে হবে আমরা ওদিকে যাচ্ছি এদিকটা ঘুরে আমরা ওদিকে যাবো তো ওদিকে তুমি বোট পেয়ে যাবে ওদের সাথে কথা বলবে বলে তোমরা নদীতে পুরোটা যেতে পারবে না হয়তো হাফ বা অর্ধেক তোমরা ঘুরতে পারবে এবং সেখান থেকেও তোমরা ভালো ভালো দৃশ্য বা ফটো ক্যাপচার করতে পারবে তোমাদের ফোনে বা ফোনে ক্যাপচার করতে পারবে তো যাই হোক এবার আমরা ওদিকে যাবো এদিকে একটা পার্কে বসার জন্য তো বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে তো দুপুরে বাড়ি চলে এসেছিলাম দুপুর বলা যায় না তখন তিনটে বাজে তখন আমরা বাড়ি চলে এসেছি বাড়ি এসে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে গেছিলাম তারপরে বিকেল হতেই ভিডিও করতে শুরু করে দিয়েছি তো আজকে আমরা এইভাবে অনেকটাই ঘুরলাম আনন্দ করলাম মজা করলাম তো তোমরা জানিও কেমন লাগলো তোমাদের ঘোরাটা তো তোমাদের অবশ্যই যদি ভালো লাগে তোমরা টাকি গেস্ট হাউজের ওই জায়গাগুলো তো তোমরা ঘুরতে আসতে পারো খুবই ভালো জায়গা আজকে আমরা এইভাবে ঘোরাটা বেশ টাইমটা স্পেন্ড করলাম সারা দিনটা বেশ খুব ভালো মজা হলো বন্ধুদের সাথে দেখা হলো অনেক দিন পর প্রায় এক দেড় মাস পর বন্ধুদের সাথে সবার সাথে দেখা হলো খুব ভালো লাগলো তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এবং আকাশে দেখো খুব মেঘ করেছে বুঝতে পারছি কিনা জানি না দেখতে পাচ্ছ আমাদের নাজারা চারিদিকে শুধু গাছ আর গাছ সবুজ তো একদিন সময় করে আমি এই সমস্তগুলো দেখাবো তোমাদেরকে চারিদিকে গাছপালাগুলো দেখাবো পাখি ডাক পাখির ডাক তো আমাদের বাড়িতে একটা পাখি আছে টিয়া পাখি আছে তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তীতে কোনো নতুন ভালো ভিডিও ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওতে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওতে যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও